সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দরবার করতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চলে এসেছি যাবার একটি ভিডিও নিয়ে সে ভিডিওটি হচ্ছে একটি বারো ইঞ্চি এলইডি টিভি আমার কাছে নিয়ে এসেছে আমি এটাকে রিপেয়ারিং করব তো এটার প্রবলেম হচ্ছে ঠাডা করে জ্বলে গিয়েছে একেবারেই পাওয়ারও অন হচ্ছে না সাউন্ড শব্দ তো দূরের কথা তো আমি এখন এসিটি মানে এসি প্লাগ ইন করে নিব দেখতে পাচ্ছেন তো এসি ইন করে নিতেছি কিন্তু কোনো প্রকার লাল ইন্ডিকেটার জ্বলছে না তো এখান থেকে আমি খুলে নেব খোলার পর আমি আগে দেখবো এটা আসলে কি প্রবলেম তো এই টিভির নাম হচ্ছে মার্সেল এমপি সিক্স টিভি মডেল হচ্ছে এমপি সিক্সটি ডি তো তখন আমি এটা খুলে নিয়েছি এটা অবশ্য মেকানিক দেখেছিল তো বলছে এটা হবে না তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করতেছি একেবারে ফোর ক্যামেরা দিয়ে অ্যাকশন কেন্দ্র দিয়ে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে কার তো যেহেতু এটার পাওয়ার সাপ্লাই যেহেতু এটার পাওয়ার সাপ্লাইটাই আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের ভিতরেই প্রবলেম তো আমি পাওয়ার সাপ্লাইটি খুলে নেব পাওয়ার সাপ্লাইটি আগে ওকে করে তারপর অন্যান্য চিন্তা ভাবনা করে で、えー、5分ぐらいです。 প্রকার একেবারেই মানে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ একেবারেই নাই করতে পারি কোনো সাধারণ কোনো পার্টস গেছে কিনা আপনারা দেখতে পারলেন এই হচ্ছে ফুল অ্যাসেন্টেসটি এটার হচ্ছে পিছনে হচ্ছে সব স্মল পার্স দ্বারা গঠিত মানে একেবারে ডি পার্স দ্বারা গঠিত দেখতে পাচ্ছেন তো এটা আমি এখানে কাজ করে নেব এখানে আগে এনে ভিতর নিয়ে নেব তারপর এসি প্লাগ ইন করে নেবো এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট আমি আউটপুট ভোল্টেজ মেপে নেব যে আউটপুট ভোল্টেজটি আমার ঠিক আছে কি না ইনপুট ভোল্টেজ ঠিক আছে কি না তোমাদের মেপে দেবো তো প্রথমত আমি ইনপুট ডিসি ভোল্টেজ মেপে নিচ্ছি আমি মিটারে দেখাচ্ছি হচ্ছে মাইনাস তিনশো গোল উঠেছে তিনশো গোল আছে তো এই হচ্ছে আউটপুট আউটপুটে কোনো ভোল্টেজ আসতেছে না কোনো ভোল্টেজ নেই তো কারণটা কি ডাইরেক্ট সৎ হতে পারে খারাপ তো আমি এখন স্কিপ করে নেবো এটা রোগটি খুঁজে বের করবো তারপর আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স অনেক খোঁজাখুঁজি করার পরও এই ক্যামেস্টারটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডোস্টারটির কারণে এটা আইসি বলা হয় তিন তিন সিক্স পিন ওই আইসিটি না পাওয়ার কারণে আর এটা অরিজিনালভাবে করা গেল না এটাকে মডিফাই করে অন্য কেএলওয়াইয়ের দ্বারাই চালানোর চেষ্টা করতেছি তো কাজ প্রায় শেষ পর্যন্ত এটার ভোল্টেজ পেয়ে গেছি এখন শুধুমাত্র এটা লাইন দিয়ে দেখবো যে আসলে এটা অর্থ পাইছি দেখতে পারলেন বাইপাস করে মাছের দেখতে পাচ্ছেন এই মার্সেল এলএডি ওকে করে দিলাম আমার কাজটি শেষ এখন আর একটু কাজ রয়েছে good. Yeah, কাজটি প্রায় শেষ পর্যায়ে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আমি ফুল এলইডি টিভির পাওয়ার সাপ্লাইটি ওকে করলাম এবং কমপ্লিট করে দিলাম এখন ছবি আসে আবার সাদা হয়ে গেল কারণটা বলতে গেলে টিভিটি কমপ্লিটই powers আছে টিভিটি এবারে ফুল রেজুলেশন চলে এসেছে ছবি আসতে বাকি লাইন লাগিয়ে দিলাম ছবি চলে এসেছে অর্থাৎ ফুল কোম্পানি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন কোনো কিছু যদি জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম <coughs> তো দেখতে পেলেন সম্মানিত বন্ধুরা যদি একেবারেই ফুল কমপ্লিট কালার কুলার একেবারে যা আছে সব টিভিটির মালিক হচ্ছেন এই আঙ্কেল তো আমরা এখন টিভিটি ডেলিভারি দিয়ে দেব আবার পুনরায় নতুনের মতন দেখতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম